নতুনরা কি সবাই হোমওয়ার্কগুলো করছিলেন আপনাদের হোমওয়ার্কগুলো করছিলেন ব্যাক লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো করছিলেন আপনারা ওকে আপনি একাই করতে পারেন না আর বাকিগুলো কই তার মানে কেউ করে নাই এটা কনফার্ম ঠিক আছে সমস্যা নাই করতে পারেন নাই করে নিয়েন আর না করতে পারলে আরও সমস্যা নাই কাজ পাওয়ার পরে করেন তারপরে কান্নাকাটি লেগে যাবে ঠিক আছে ওকে তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্ক বিল্ডিংয়ের গিক তৈরি করব তো যেহেতু আমরা লিঙ্ক বিল্ডিংয়ের কাজটা শিখছি তো ভিডিওটা সবাই কি ফুল দেখছিলেন বা প্র্যাকটিস করেন নাই তো যাও যাই হোক ওটা নিয়ে কথা বলতেছি না ভিডিওটা তো দেখছেন নাকি ওকে ঠিক আছে তাহলে আমরা লিঙ্ক বিল্ডিং লেখে সার্চ করি লিঙ্ক বিল্ডিং জি ওই যে লিস্ট গুলাতে ঢুকে সাইন আপ করতে পারি না ওকে সাইন আপ করা শিখতে হবে এক একটা সেজন্যই তো আমি বললাম যে সবাই যদি প্র্যাকটিসটা করতেন তাহলে এই প্রশ্নটা এখন আসত আসতো না ঠিক আছে কারণ সাইন আপ করার এক একটা সাইটের এক এক রকম হয়ে থাকে সেটা সবাই বুঝবে না প্রথম দুই একটা করলে তারপরে মাথা ক্লিয়ার হয়ে যাবে যে এই সাইটের ডিজাইনটা এরকমভাবে করা তাহলে আমাকে এইভাবে সাইন আপগুলো করতে হবে তো একটা বা দুইটা ব্যাকলিং করে আপনি কখনোই অতগুলো সাইটের আপনি প্রপার ধারণা পাবেন না ঠিক আছে তো দেখেন এখানে সাইন আপ করার কোনো অপশন নেই এখানে জাস্ট লেখা আছে জয়েন তো আরেকটা সাইডে থাকবে রেজিস্টার আরেকটা জায়গায় থাকবে সাইন আপ আরেকটা জায়গায় থাকবে আপনার আবার কে আসলো টেন বস এটা আবার কে তো এক এক জায়গায় এক এক রকম থাকবে এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে কন্টিনিউসলি আপনাকে কাজ করতে হবে আপনি যদি পঞ্চাশটা বা একশোটা ব্যাকলিং করতে পারেন আপনার একটা প্রুফ হয়ে গেল এই প্রুফটা দেখায় আরও ক্লায়েন্টদেরকে মানে ক্লায়েন্ট যখন বলবে তোমার কি পূর্বের অভিজ্ঞতা আছে তুমি এই কাজগুলো করতে পারবা কি না তখন আপনি অনায়াসে বলতে পারবেন হ্যাঁ আমার পূর্বের অভিজ্ঞতা আছে এই কাজগুলো আমি এর আগে করছি তো বলো ঠিক আছে তাহলে তুমি আমাকে প্রুফ দাও তখন আপনি প্রুফগুলো দিতে পারবেন ইজিভাবে তখন আমাদের পিছনে দৌড় পাড়তে হবে না আপনাকে যে ভাইয়া প্রুফ দেন প্রুফ দেন প্রুফগুলো কিন্তু থাকলে আপনি যে কোনো সময় যে কোনো ক্লায়েন্টের সহজে মেসেজের রিপ্লাই দিতে পারবেন যখন দ্রুত আপনি মেসেজের রিপ্লাইগুলো দিতে পারবেন যে হ্যাঁ প্রুফটার সাথে সাথে স্ক্রিনশট হোক অথবা লাইভ শট মানে লাইভ লিঙ্ক দিয়ে দিলেন তখন বায়ার সবগুলো চেক করে করে দেখতে পারবে যে না আসলে আপনি কাজটা করতে পারেন তো যদি না করা থাকে আমি কাউকে প্রেশার ক্রিয়েট করব না কারণ এগুলো আমার প্রেশার ক্রিয়েট করতে হবে না যখন আপনি এখন হুম হুম হুম বলতে থাকবেন যখন কাজ পাবেন তখন বুঝবেন ঠেলা সহজ কথা তখন বুঝবেন কারণ তখন বায়ারের কাজ যখন করতে হবে তখন বুঝবেন যে মাথার উপরটা কত দূর পানি ঠিক আছে তখন কত সাইডে বুঝবেন না তখন আমাকে ফোন দেবেন আমিও ফোন ধরবো না সহজ কথা কারণ কাজ শেখানোর পরে যদি আপনি তখন যদি বলেন যে না আমি বুঝি নাই বা এই জায়গায় বুঝান সমস্যা নাই আমি বুঝাই দিব আমি কাজও নিয়ে দিব কিন্তু কাজটা কিন্তু আমি করে দিব না কাজ আপনাকেই করতে হবে ঠিক আছে আর সব কিছুই যদি আমি করে দিই তাহলে আপনি কি শিখলেন এতদিনে আপনাকে আমি বায়ার নেওয়া ধরা শেখাবো বায়ার ধরা শেখাবো ঠিক আছে বাইরে কাজ ডেলিভারি দেওয়া শেখাবো সবই শেখাবো কাজও শিখাইছি এখন যদি আপনি প্র্যাকটিস না করে যদি কাজটা বলেন যে ভাই আমি কাজ করতে পারতেছি না আপনি কাজ করে দেন আমার এত সময় নাই যে আমি আপনার কাজ করে ডেলিভারি দিয়ে মানে করে ফুল কমপ্লিট করে দিব তো আপনাকে আপনার কাজ আপনাকেই করতে হবে তাহলে কি করতে হবে ফার্স্ট টাইম আপনাকে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি কাজটা করতে পারবেন যেমন সালমাফা দুইটা মেবি দেড়শো ডলার করে অর্ডার ছিল না কত ডলার অর্ডার ছিল তো তিনি কিন্তু এই প্রবলেমে পড়ছিল তিনি ক্লাসের সময় হুম হুম সব পারি হ্যাঁ যখন কাজটা পড়লো দুইটা তখন আর অবস্থা খারাপ তো আমি বলছি হ্যাঁ। সেটা ব্যাকলিং এই এই ব্যাকলিং এর কাজই ঠিক আছে তো কথা হচ্ছে তখন তো তখন আমাকে মেসেজ দিছে আমি তাকে হ্যাঁ বলছি যে এটা এটা করেন কিন্তু আমি কিন্তু কাজ করে দিব না তার আগেই বলছি যে আমি কিন্তু কাজ করে দেব না কাজ আপনাকেই করতে হবে তাহলে এতদিন কি শিখলেন আপনি দশ হাজার টাকা কোর্স ফি অ্যাডমিশন নিয়ে কাজ শেখার পরে যদি আমাকেই কাজ করে দিতে হয় তাহলে আপনাকে ফ্রিলান্সিং করার দরকার নাই তো সব কথা হচ্ছে কি মেন কথা হচ্ছে আমি যে ক্লাসগুলো করব সবগুলো আপনারা নিজেরা নিজেরাই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে যদি কোনো জায়গায় ভুল হয় যে প্র্যাকটিস করার সময়েই ভুল হয় ভুল হলে ওইখানে আপনি শিখতে পারবেন আমাকে বলেন অথবা আপনারা নিজেরাই একটা গ্রুপ ডিসকাস করলেন যে এখানে ভুল হয়েছে এটা কিভাবে সংশোধন করা যায় মাত্র একটা মাত্র মেয়ে দেখলাম সিরিয়াস কোহিনুর তিনি আমাকে মেসেজ দিতে বাই লিস্টটা দেন তার মানে হচ্ছে তিনি কাজ করার আগ্রহ আর একজনও আমার কাছে লিস্ট চায় নাই চায় নাই কারণ তাদের মনে হয় না যে কাজটা করতে হবে সহজ কথা আপনি আমাকে কখন চাইছেন মেসেজ আমার এখানে আসে নাই তো যাই হোক তাহলে আমি কিছু বললাম না যাব বুঝারা অনেক কিছু বুঝলেন তো বুঝবেন বাকিটুকু তো আমিও সত্যি কথা বলতে আমি এখন বললে আপনাদের মাথার উপর দিয়ে যাবে কারণ হচ্ছে আমিও আমার মানে যেখানে পড়াশোনা করতাম স্যারের কাজ চুরি করতাম ক্লাসের কাজ আমি নিজেও করতাম না তো যখন দেখলাম যে কাজটা পড়ছে বা অর্ডার পড়ছে তখন কাজ করতে দেখা যাবে পঞ্চাশটা ব্যাকলিং যদি আমি করতে পারতাম এক ঘন্টায় তখন আমার লাগতো চার ঘন্টা কারণ যে কাজ আগে করা হয় নাই সিস্টেমগুলো বুঝতে সময় লাগতো তো তখন আসলে প্রবলেমগুলো হইতো তো সমস্যা নাই আপনারা যদি মনে করেন না আমি এই প্রবলেমে পড়তে চাই না বলা যায় না আজকে গিক পাবলিশ করছেন কালকে অর্ডার করতে পারে বলার কোনো স্কোপ নাই কারণ মার্কেট প্লেসে নামলে আপনার একদিন আগে আর পাশে অর্ডার পড়বে হয় কারো সময় লাগবে এখানে দেখবেন কেউ এক মাসে সাকসেস হবে কেউ দুই মাসে কেউ তিন মাসে আবার কেউ ছয় মাসে সাকসেস হবে আল্লাহ রহমতে সবাই যদি কাজ করেন আপনারা দেন ফাইবারই যে আপনাদের প্রপার মার্কেট প্লেস আপনাকে ফাইবারে যে কাজ করতে হবে এরকম না আপনি আউট অফ মার্কেট প্লেস আছে অনেকেই আছে যারা মার্কেট প্লেসে কাজ করে না শুধু লোকালি কাজ করে লোকালি বিজনেস তাদের করে নেয় আবার অনেকে আছে দেখবেন যে মার্কেট প্লেসে কাজ করতেছে অনেক আছে মানে বিভিন্ন জায়গায় জব পোস্ট করে ক্র্যাক লিস্টে কাজ করে আপরকে কাজ করে কেউ আছে মনে করেন লিঙ্কডিংয়ে কাজ করে অনেক জায়গায় অনেকজনের প্ল্যাটফর্ম শুধু যে ফাইবারেই কাজ করে আপনাকে সাকসেস হতে হবে ফ্রিলান্সিং এটা না আপনি যে কোনো মাধ্যমে আপনার কথা হচ্ছে বাইরে থেকে ইনকাম করতে হবে বাইরের যে কোনো মাধ্যম থেকে আপনি ডলার ইনকাম করেন সমস্যা নেই তো তো আপনাকে ফাইবারে যে ধরে রাখতে হবে অনেকে আছে দেখবেন যে ফাইবারের আমার আমারও তিনটে অ্যাকাউন্ট মনে করেন মোটামুটি সাসপেন্ড হয়ে গেছে সত্যি কথা আমার এক ছোট ভাই ব্রাদার আছে তার দুইটা লেভেল টু এর অ্যাকাউন্ট চলে গেছে তো কথা হচ্ছে ফাইবার নিয়ে বসে থাকলে হবে না আপনাকে মেন কথা হচ্ছে লিঙ্কডিং সোশ্যাল মিডিয়াগুলোকে আমি যে এসেন্স এজেন্সির কথাগুলো বলছি ওই এজেন্সিগুলোকে বড় করেন ওই প্ল্যাটফর্মগুলোকে বড় বড় করেন সোশ্যাল মিডিয়াগুলোকে বড় করেন ওই ওইটা আপনার কখনো সাসপেন্ড হবে না কখনো সমস্যা হবে না একটা অ্যাকাউন্ট একটা সাসপেন্ড হলে বাকি চারটা থাকবে ইনস্টাগ্রাম থাকবে টুইটার থাকবে লিঙ্ক সবগুলো তো আর একসাথে সাসপেন্ড হবে না আর এটা হয়ও না যদি আপনি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করেন তো আপনি যদি ওইগুলো বড় করতে পারেন আপনার ফাইবারের জন্য বসে থাকতে হবে না ফাইবার তো একটা ছোট্ট একটা মার্কেট প্লেস আপনার সোশ্যাল মিডিয়া হচ্ছে সব থেকে বড় মার্কেট প্লেস যদি সোশ্যাল মিডিয়া থেকে যদি ক্লায়েন্ট ধরতে পারেন তাহলে আপনার ফাইবারের জন্য বসে থাকতে হবে না অনেক দিন আগে মোটামুটি একটা মেয়ে ছিল তিনি মূলত কমার্সে পড়াশোনা করে তিনি ই করে আপনার কুইক বুক কুইক বুকের কাজ করে তিনি ফাইবারেও টপ রিলেটেড সেলার আপরকেও টপ রিলেটেড সেলার তারপরেও তিনি বলে যে ভাইয়া এগুলোর কোনো গ্যারান্টি নেই আমাকে সোশ্যাল মিডিয়াগুলোকে বড় করে দিতে হবে আসছিল কিন্তু ঋত্বিক ওদেরকে নিয়ে গ্রুপে জয়েন করছিলাম তিনি কতটা কোয়ালিটি ফাইল তারা নিজেরাই চোখে দেখছে তিনি লিঙ্কডিং বড় করতেছে ফেসবুক ইনস্টাগ্রাম বড় করা নিয়ে চিন্তা দূরে দূরে লেগে গেছে কয় ভাই আমি লিঙ্কডিং থেকে হিউজ টাকা ইনকাম করছে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতেছে তাহলে বায়ার শুধু যে ফাইবারের জন্যই অ্যাভেলেবল তা না আমাদের সবগুলো ক্লাসই আছে মার্কেট প্লেস সমস্ত সোশ্যাল মিডিয়া এখন শুধু আপনি নিজের নিজের জন্য কাজ করবেন ঠিক আছে নিজের জন্য কাজ করতে পারেন বায়ারের জন্য কাজ করবেন সেটাও করতে পারবেন টোটাল কথা হচ্ছে সমস্ত কিছু এখানে থাকবে এখানে আপনাকে দুইটা জায়গায় প্র্যাকটিস করতে হবে এখন এখন ইউটিউবিং যারা ক্লাস পান নাই ইউটিউব মার্কেটিংয়ের ক্লাসগুলো পান নাই তারা পাঁচ তারিখে ক্লাসে জয়েন হয়ে ইউটিউব মার্কেটিং নিয়ে ক্লাসগুলো করে ফেলেন তো যার যে বিষয়ে দক্ষ যে বিষয়ে ভালো পারেন সে বিষয় নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করতে থাকেন ছয় মাসে দেখেন আপনার ইউটিউব মনিটাইজেশন হয়ে ইনকাম শুরু হয়ে গেছে যে আপনাকে শুধু ফাইবারের বসায় বসে থাকতে হবে ফাইবারে গিক র্যাঙ্ক করবে এই বসায় বসে থাকলে লাভ নাই আপনাকে সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক এগুলোকে কাজে লাগাইতে হবে ওকে যাই হোক অনেক কথা বললাম তো তাহলে আমরা গিগ বানাইতে চলে যাই তো আমরা লিঙ্ক বিল্ডিং কথাটা লিখে সার্চ করব কারো কি মনে কষ্ট লাগলো কথাগুলো হ্যালো ওকে তাহলে আমরা লিঙ্ক বিল্ডিং কথাটা লিখতে পারি অথবা এসিও লিঙ্ক বিল্ডিং কথাটা লিখতে পারি দেখেন ফাইবার একটু আপডেট করে ফেলছে আগে আমরা গিগুলো কিন্তু ইজিভাবে দেখতে পারতাম এবার ক্লিক করলে আমরা প্রথমে কি দেখতে পারতাম একটা টাইটেল দেখতে পারতাম তারপরে একটা ইমেজ আসতো মানে গিক ইমেজ তারপরে দেখা যেত যে আমাদের বাকিগুলো অপশনগুলো আসতো ডিসক্রিপশন আসতো ট্যাগ আসতো তো কিন্তু এখন কিন্তু আগের মতো নাই চেঞ্জ করে ফেলছে রিসেন্টলি আপডেটে তো দেখেন এরকম দেখাচ্ছে এটা গিক আসছে হচ্ছে নিচের দিকে যে দেখেন অ্যাবাউট দিস গিক এখানে আসছে তো আমাদের গিকগুলো ব্যানারগুলো ইমেজগুলো একদম ছোট দেখাবে প্রথমে আপনাকে একবার যেটা করতে হবে আপনার প্রোফাইলটাকে আরেকটু ভেরি মানে কোয়ালিটিফুল করে তুলতে হবে কারণ আপনার প্রতিটা গিগে আপনার প্রোফাইলটাকে মেনটেন করতেছে মানে প্রথম তুলে ধরবে তারপরে হচ্ছে আপনাকে গিগটা নিচের দিকে তুলে ধরবে ঠিক আছে তাহলে আপনাকে প্রোফাইলটাকে আগে বড় করতে হবে তো ভালোভাবে যার সাজানো আছে তাদের তো আসেনি আর যার নাই তারা করে নিয়েন তো তাহলে আমরা দেখেন এখানে গিক আইডিয়া নিতে পারি আমাদের অফলাইনে অনলাইনে প্রতিযোগী মাত্র ছয়শো আমরা গিক পাবলিশ করলে আশা করি যে এক থেকে তিন দিনের ভিতরে কারো না কারো কোনো লিস্টে খুঁজে পাবো তো এখানে ওকে আমার মনে হয় বাংলাদেশি দেওয়া নাকি না ওকে এখানে কি লেখছে I will do Google top ranking by high DA link building complete monthly okay I complete white hat SEO link building service okay এটাও আমাদের সাথে চলবে না আমরা চাচ্ছি শুধু লিঙ্ক বিল্ডিং কথাটা ওকে আমি আগে বলছি যে আপনারা টাইটেলটা হুবহুব মেরে দিতে পারবেন ধরেন এই টাইটেলটাকে আমি নিতে চাচ্ছি এই টাইটেলটাতে মোটামুটি ভালো কাজ করছে কী লেখছে আই উইল ডু এতটি SEO backlink e high DA authority link building service for Google ranking okay সুন্দর এটাই আমি কপি করলাম এটা জাস্ট আমি কিছুটা চেঞ্জ করে দিব আর বাকিগুলো আমার মতো করেই লিখে ফেলবো আর ক্যাটাগরি এটা ওকে তাহলে আমি আমার গিকে চলে গেলাম সবাই তো এই জায়গায় আসতে পারবেন না এই জায়গায় আসতে পারবেন তো আশা করি আসতে পারবেন না আসতে পারলে সমস্যা নাই ওকে তো আমরা এখানে ওকে হুম না এখনো দেখিনি এখন ক্লাস আছে এখন দেখবো কিভাবে ব্যানার আমাকে দেখানোর দরকার নাই তো আপনাদের গ্রুপ আছে ওইখানে দেন ওইখানে সবাই দেখুক সবার কাছে ভালো লাগে কিনা সেটা দেখেন তারপরে ফাইনালি আমি তো বলবো যে হ্যাঁ ভালো আমাকে ব্যানার দিয়ে তো লাভ নাই সবাই দেখুক আমি যদি কারোটা না করি তাহলে বুঝতে পারবো যে এই রিলেটেড ব্যানার আর বানানো যাবে না তার মানে ভাই এগুলো অ্যাপ্রুভ করতেছে না আর আমি যে সেই ব্যানার অ্যাপ্রুভ করবও না যেটা কোয়ালিটিফুল না সেটা অ্যাপ্রুভ করার দরকার নয় তো এখানে দেখেন এখানে দেড়শোটা আছে আমি এখান থেকে ই করে দিব ধরেন আমি এখানে চাচ্ছি যে পাঁচশো ব্যাকলিং দিয়ে দিব ধরেন পাঁচশো ব্যাকলিং করব আই উইল ডু এসিও মানে আই উইল ডু পাঁচশো SEO backlink high DA authority link building service এখানে দেখেন অনেকগুলো মাল্টিপল কিওয়ার্ড কিন্তু হয়ে গেল SEO backlink high DA authority link building service okay এখানে তিনটা হয়ে গেল আবার গুগল টপ র্যাঙ্কিং সার্ভিসটা এখানে বলা আছে তাহলে আমি এইটাই কপি করলাম কেউ এখানে এক হাজার দিবেন কেউ এখানে ছয়শো দিবেন কেউ এখানে পঞ্চাশটা দিবেন কেউ এখানে ষাটটা দিবেন যার যেটা ভালো লাগে সেটা দিবেন তো এখানে আমরা একটা গেম খেলবো ক্লায়েন্টদের সাথে সেটা হচ্ছে আমরা যদি পাঁচশো কথা কি বা এক হাজার ব্যাকলিকের কথা বলি এক হাজার ব্যাকলিক এই কথাটা বললে যখন আমাদের প্রাইসিং থাকবে দশ ডলার বেসিক প্যাকেজটাই কিন্তু আমাদের সবসময় ডিসপ্লেতে থাকে তো আমরা যদি দেয় যে টাইটেল হচ্ছে আমরা এক হাজারটা ব্যাকলিং করব দশ ডলারে তখন যে কেউ কিন্তু আমাদের গিকের ভিতরে ক্লিক করবে ক্লিক করে কি করবে তারা গিকটা দেখবে তো এখন তখন যায় দেখবে যে না ভিতরে অন্যরকম তো তখন হয়তো যার ভালো লাগবে তারা কিনবে নইলে কিনবে না কিন্তু আমাদের কাজ হবে ক্লিকটা নেওয়া ক্লিকটা নেওয়া এবং ইমপ্রেশনটা নেওয়া এইগুলো নিলে দেখা যাবে টুকটাক অর্ডার পড়বে কিন্তু যদি আপনার এইগুলো ভালো ক্লিক পড়ে এটাও একটা মেথড ক্লিকের কারণে বা ভালো ভিজিটর এর কারণে কিন্তু অর্ডার অর্ডার না পড়লেও দেখা যাবে যে আপনার গিকগুলো র্যাঙ্কিং করবে বা র্যাঙ্ক করবে তাহলে আমাদের এটাও একটা মেথড আছে অর্ডারের মাধ্যমে আমরা র্যাঙ্কিং করাইতে পারি এটাও একটা মেথড ঠিক আছে e এসিওর মাধ্যমে র্যাঙ্কিং করাইতে পারি এটাও মেথড আমরা দুইটা মেথড অবলম্বন করব। একটা হচ্ছে এসিও e আরেকটা হচ্ছে ক্লিকের মাধ্যমে বা ট্রাফিকের মাধ্যমে তো আমরা এই দুইটাকেই ফলো করি আর অবশ্যই ইমেজটাকে মাসবি কোয়ালিটিফুল করে তুলতে হবে তো আমরা এটা কপি করলাম তো টাইটেলে কোনো সমস্যা নাই আগেও বলছি তো আমি এখানে দিয়ে দিলাম আই উইল ডু পর্যন্ত থাকবে okay control C copy okay okay দেখেন এখানে আমার হয়ে গেছে আই উইল ডু পর্যন্ত থাকবে আই উইল পর্যন্ত থাকবে দুইয়ের পর থেকে আমি এটা দিলাম আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন শুধু এটা চেঞ্জ করে দেবেন এখানে পাঁচশো দিতে পারেন ষাটটা দিতে পারেন একশোটা দিতে পারেন দুশোটা দিতে পারেন এটা হচ্ছে আপনি চাইলে আমি যেটা দিলাম এটাও কপি করতে পারেন কোনো কিছু যায় আসে না ঠিক আছে কারণ টাইটেলে কোনো ম্যাটার করে না তাদের কি দেখছিলাম আমরা তাদের প্রাইসিংয়ের ভিতরে মানে গিকের ভিতরে দেখছিলাম digital marketing search engine optimization এবং অফ পেজ এসিও এটা অফ পেজ এসিওর ভিতরে পড়ে তাহলে আমরা এটাই দিব তাহলে দিব হচ্ছে প্রথমে দিব ডিজিটাল মার্কেটিং তারপরে দিব হচ্ছে ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তারপরে দিব হচ্ছে আমরা ধরেন অফ পেজ এসিও তো দুইটা দেওয়া শেষ এবার আমি ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরিতে আমি এই কাজগুলো করব। তাহলে আমরা যেটা করব এবার এখানে আসব নিচের দিকে এসে আগে দেখি ক্যাটাগরিটা তারা কোন কোন ক্যাটাগরি দিছে দেখি তো এখানে হচ্ছে গিস সার্ভিস ওকে এটা দেখব কোথায় একটু চেঞ্জ হয়েছে ঘাবড়ানোর কোনো দরকার নেই আমরা একটু এখানে খুঁজলেই পেয়ে যাব সমস্যা নাই তো দেখি কোথায় আছে ইন্ডাস্ট্রি ওকে ইন্ডাস্ট্রি দিছে এগ্রিকালচার এনিমালস আর্ট ডিজাইন এখানে টোটাল এতগুলো দিছে ওকে তাহলে আমরা সবগুলোই দিতে পারি সমস্যা নাই আর ল্যাঙ্গুয়েজ দিছে ইংলিশ ওকে ফাইন তাহলে আমরা এটাই দিব তো ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করার নয় এটা দিব হচ্ছে ইংলিশ আমরা ইংলিশের জন্য করব মানে ইংলিশ ভাষা যেগুলো আছে এগুলো করব। কারণ ডাস ডাস ভাষা অন্য অন্য ভাষা আপনি বুঝতে পারবেন না ওইগুলো নিয়ে সমস্যায় পড়বেন শুধু ইংলিশটাই সিলেক্ট করে দেবেন তাহলেই হবে তো ইংলিশটা গেল কই ইংলিশ হ্যাঁ পাইছি ওকে আমরা এবার ইন্ডাস্ট্রি সিলেক্ট করব এখান থেকে আমরা এখানে যেহেতু উল্লেখ নাই পাঁচটা বা ছয়টা বা সাতটা এখানে আমরা সবগুলোই ব্যবহার করতে পারবো তাহলে আমরা সবগুলোই দিয়ে দিব সমস্যা নাই অনেকগুলো এটি দিতে তো ট্রাইড হয়ে যাব আমার কথা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে হিজবুল আসো হ্যালো হ্যালো হ্যাঁ বুঝতে পারতেছেন আপনি কিছু ওকে ঠিক আছে আরেকজন ছিল নাম হচ্ছে তুহিন তুহিন আসো তুহিন কি ক্লাস করে কিনা ওকে তুমি কি বুঝতে পারতেছো কিছু ওকে তো ওকে এবার আমাদের কি কী করতে হবে এখানে আমাদের সার্চ ট্যাগগুলো বের করতে হবে যেগুলো তারা ব্যবহার করছে অবশ্যই আমরা একটা গিককে ফলো করলেই হয়ে যাবে আমাদের এত বোঝার দরকার নাই যেহেতু আমরা এর আগে অনেকগুলো গিক তৈরি করছি এগুলো হচ্ছে আপনার এক্সট্রা ওকে এক্সট্রা বসান দরকার হয় তো আমরা দেখি তারা ট্যাগুলো কোথায় বসাইছে ওকে ট্যাগুলো দেখেন এখানে বসাইছে তাহলে আমরা কি দিব প্রথমে আমরা লিঙ্ক বিল্ডিং কথাটা দিব লিঙ্ক বিল্ডিং কপি করলাম কপি করে দিয়ে দিলাম লিঙ্ক বিল্ডিং সাজেস্টে চলে আসছে তারপরে দিব হচ্ছে আমরা ধরেন এসিও এসিও ব্যাকলিঙ্ক অথবা শুধু ব্যাকলিঙ্ক দিয়ে দিই ব্যাকলিঙ্কস এগুলো দেন এগুলো কোনো কপিরাইট নাই এই পেজের ভিতরে কোনো কপি নেই ওকে ব্যাকলিংস ব্যাকলিংস ওকে তারপরে manually backlink okay manually backlink SEO service SEO service manually backlink কথাটাও মানুষ লেখে তো এটা আমি দিতে পারি ওকে এটা কপি এবার আরেকটা লিখতে পারি SEO link building link building building okay হয়ে গেল আমার মোটামুটি পাঁচটা তো আপনি এখানে সবসময় পাঁচটা ট্যাগ ব্যবহার করতে পারবেন তো পাঁচটা হয়ে যাওয়ার পর আপনি এখানে ওদের বলতেছে যে আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন কিনা তো আমরা কোনো গ্যারান্টি সার্ভিস দিব না আমরা এটা টিক মার্ক দিয়ে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমরা এগ্রি আসি সমস্যা নাই তো আমরা এটা করে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের নেক্সট পজিশনে নিয়ে যাবে হ্যাঁ আমাদের সব কিছু ঠিকঠাক আছে আমাদের নেক্সট পজিশনে নিয়ে যাবে ওকে ওকে হ্যাঁ প্রাইসিংয়ে চলে আসছি আমরা ওকে কারো প্রাইসিং এখানে এরকমভাবে থাকতে পারে যদি কারো প্রবলেম হয় হ্যালো কারো প্রাইসিং এরকম থাকবে হ্যাঁ যদি বলেন যে তাহলে আমার তো সমস্যা ভাই তাহলে এটা কীভাবে ঠিক করব তাহলে ফিক্সড করার জন্য এখানে দেখেন তিনটা প্যাকেজ করার অপশন আছে আমরা তিনটা প্যাকেজে ক্লিক করলে আমরা তিনটা প্যাকেজ দেখতে পারবো তো এখানে আপনাকে পয়েন্টগুলো লিখতে হবে তো তো আমরা একটা কাজ করি আমরা পয়েন্টগুলো লেখা শুরু করে দিই আপাতত তারা কি লেখছে আমরা চাইলে তাদেরগুলো দেখতে পারি এগুলো এই পেজের ভিতরে কোনো কপিরাইট নাই তো এখানে কী লেখছে তিনি দেড়শোটা হাই মানে হোয়াইট হ্যাট এসি ব্যাকলিং করবে নিচে একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন লেখছে ওকে আমরা এরকমভাবেই লিখব তাহলে আমি চলে যাই আমাদের ইয়েতে এখানে লিখতে পারি আমরা প্রথম প্যাকেজে দিতে পারি কত এক হাজার ব্যাকলিং মিল করতে হবে আপনি কত ডলারে কাজ করতে চান প্রথম অবস্থায় আপনারা তো বুঝবেনই না কথা হচ্ছে আপনারা যদি কাজটা করতেন তাহলে বলা যাইতো যে হ্যাঁ আপনারা বলতে পারতেন এটার প্রাইসটা কীরকম হবে কষ্টটা কীরকম প্রাইসটা কীরকম প্রথমটা যদি আমি দেই কত দিব আপনারা প্রথম প্যাকেজ কত দিতে চান দশ বিশ তিরিশ ওকে তাহলে আমরা একশো ব্যাকলিং অফার করি একশো ব্যাকলিং অফার করি এটা বেটার হবে তাহলে আমরা লিখি দেড়শোটা দিলে বেটার হইতো মনে হয় দেড়শোটা দশ ডলার একটু কষ্ট করতে চাইলে করতে পারেন তাহলে অর্ডারগুলো বেশি পাওয়ার সম্ভাবনা আছে দেড়শোটা দেড়শোটা করতে দেড়শো দিয়ে দিই দেড়শো হাই পিয়ার ওকে পিয়ার না দিয়ে হাই দিয়ে দিতে হাই দিয়ে হাই অথরিটি হাই ডিএমএ না দিয়ে হাই অথরিটি দিয়ে দেয় authority authority link building link building okay fine এটা সবগুলো বড় করে দিলাম যেন দেখতে একটু ইউনিক লাগে সেই জন্য তো আমরা এটা কপি করার পর তো এটা কপি করে আমি এই প্যাকেজে দিয়ে এটা কপি কপি করে আমি এই প্যাকেজে দিয়ে দিলাম এই প্যাকেজে দিয়ে দিলাম এবার এখানে দিব হচ্ছে দেড়শোর জায়গায় এখানে আমি পাঁচশো করে দিব প্রাইসটাও বাড়াই দিব আমরা পাঁচশো আর এখানে দিতে পারি একশো এক হাজার আপনাদের যদি বাজেট মনে হয় যে না আমি এত কাজ প্রথমে করতে পারবো না আমার এত ইনকামের দরকার নাই আমি ছোট প্যাজে প্যাকেজ সাজাবো তাহলে আপনারা টোটাল পাঁচশো প্যাকেজ করবেন টাইটেলে মানে টাইটেলে পাঁচশো প্যাকেজ করবেন প্রথমটা দিবেন ষাটটা বা সত্তরটা তারপরে দিবেন একশো বা দুইশো তারপরে ধরেন পাঁচশো এরকম করতে পারেন তো আমি সব থেকে বড়ো প্যাকেজটা বানাইলাম কারণ আমার সময় আছে পর্যাপ্ত তো তাহলে আমি এই কাজটা করতে পারি পর্যাপ্ত সময়ে তো আমি এখানে সেমভাবে লেখি যে ওকে that show high high da pa আমি যেভাবে দিয়ে যেতেছি সেগুলো দিয়ে যান অথরিটি এগুলো সামনে আপনি আরও বিস্তারিত বুঝতে পারবেন কারণ আমাদের ফুল এসিওর কোর্স হবে টেনশন করার কিছু নাই authority SEO backlink backlink the one link link okay backlink backlinks backlinks backlinks for for okay link building দিয়ে দিই ব্যাকলিংয়ের জায়গায় এসিও লিঙ্ক বিল্ডিং তাহলে আমার কিওয়ার্ডটা ভালোভাবে প্লেসমেন্ট হবে link building for Google top ranking for Google top ranking okay তাহলে আমি কি করব দেড়শোটা high DA PA authority SEO link building করব ফর কিসের জন্য গুগল টপ র্যাঙ্কিংয়ের জন্য ওকে সুন্দর এটাকে কপি করলাম সেমভাবে এখানেও দিয়ে দিলাম এবার এখানে আমি দেড়শোর জায়গায় এখানে আমি পাঁচশো করে দিই পাঁচশো করে দিলাম আর এখানে আমি এক হাজার করে দিলাম ওকে এক হাজার হয়ে গেল তো এই দেড়শো ব্যাকলিং করতে আপনি কমসে কম তিন দিন সময় নিতে পারেন কারণ এটাতে আপনার নতুন অবস্থায় আপনি এই কাজটা যদি আপনি দুই তিনবার করেন তাহলে আপনি দেখা যাবে তিন ঘন্টার ভিতরে মোটামুটি তিন চার ঘন্টা লাগবে আপনার দেড়শো ব্যাকলিং করতে আর যদি আপনি এক্সপার্ট না হন তাহলে আপনার কমসে কম একদিন সময় লাগবে সেই জন্য আপনি যেহেতু রুয়ে শুয়ে কাজ করবেন ফ্রিলান্সাররা ওয়াল টাইম কাজ করে না একটা কাজের সময় নিতে লাগে হচ্ছে মিনিমাম তিন দিন যে কাজটা আপনি করতে পারবেন মাত্র এক ঘন্টায় সেই কাজের জন্য বায়ার আমাদেরকে সময় দিবে তিন দিন ঠিক আছে তো আমাদের এত সময় নেই যখন মন চাবে তখন করবো যদি আপনি ডেলি পঞ্চাশটা করে সিলেক্ট করেন এক ঘন্টা করে যদি করেন পঞ্চাশটা করতে পারবেন পঞ্চাশটা যদি করেন তাহলে দেখা যাবে যে আপনি তিন দিনে কমপ্লিট করতে পারবেন এক ঘন্টা সময় দিয়ে তো যদি আপনার অর্ডার বেশি পড়ে যায় তখন আপনি রেটটা বাড়ায় দিতে পারেন এবং ব্যাকলিংটা কমাইতে পারেন সেটা আপনার রুচি তো আমরা আপাতত এইগুলোই দিয়ে দিলাম ধরেন এখানে আমি একটা কাজ করি প্লাস দিয়ে দিই এখানে প্লাস দিয়ে দিই ওকে ওকে এখানেও ক্লাস দিই এই অসময় আসলো কে নাহিদা পারবেন ওকে তো আমরা এটা কমপ্লিটলি দেওয়ার পর এবার আমরা যেটা করব এখান থেকে আমরা ডেলিভারি টাইমটা যেটা সব থেকে বড় পাঁচশোটা এটা আমরা চোদ্দো দিন সময় নেব চোদ্দো দিন এবং এটা নিব হচ্ছে আমরা এক মাস এক মাসে ডেলিভারি দিব তো ওকে ফাইন আমাদের টাইমটা কমপ্লিটলি হয়ে গেল এবার অপেস স্ট্র্যাটাজি দিবেন কি না হ্যাঁ দিব সমস্যা নাই এগুলো জাস্ট আছে আমরা দিয়ে যাব ব্যাকলিং অ্যানালাইসিস দিবে কি না হ্যাঁ দিয়ে যাব এগুলো কোনো কিছু ম্যাটার করে না এগুলো বায়াররা মানে যে একদম কাটতে কাটতে নিবে এরকম না জাস্ট এগুলো এক্সাম্পল আছে আমরা দিয়ে দিতেছি কম্পিটিটর ব্যাকলিং অ্যানালাইসিস এটাতে দিব এটাতে দিব এটাতেও দিব জান সমস্যা নাই তো প্রাইসিংটা প্রথম আমরা ধরেন দেড়শো ডলারের জন্য আমরা দশ ডলার নিতে পারি দশ ডলার বা পনেরো ডলার আপনি রাখতে পারেন দশ ডলারই রাখেন সমস্যা নাই তার পাঁচশো ডলার জন্য ধরেন তিনশো তো ভিতরে আছে আপনার বিশ ডলার তিনশো আর ধরেন চারশো ওকে পঁয়ত্রিশ ডলার রাখতে পারেন পঁয়ত্রিশ ডলার বা চল্লিশ ডলার রাখেন সমস্যা নেই মিলল কি না দেখতে হবে দেড়শো তিনশোর দাম হচ্ছে বিশ ডলার তিনশো পঁয়ত্রিশ মিলতেছে না পঁয়ত্রিশ ডলার দেওয়াই বেটার হবে পঁয়ত্রিশ বা চল্লিশ দিতে পারেন ওকে চল্লিশ সেটা করা যায় কিন্তু পনেরো ডলারটা প্রাইসিংটা আমি চাচ্ছি না কারণ প্রাইসিংটা একটু বেশি হয়ে যাচ্ছে ক্লিক করতে একটু সমস্যা হতে পারে তো আমি দশটায় ফিক্সড রাখতে চাচ্ছি এখানে পঁয়ত্রিশ রাখা যায় ওকে আর এখানে ধরেন ষাট বা এক হাজারের জন্য ধরেন পঁয়ত্রিশ ষাট আশি ডলার দিয়ে দেন বা সত্তর ডলার এনাফ সত্তর ডলারে রাখেন সত্তর ডলারে যদি আপনি এক হাজার ব্যাকলিং দেন তাহলে দেখবেন যে বায়াররা পাগল হয়ে যাবে <laughs> সহজ কথা ওকে কেউ তো সমস্যা হলে কাজ করতে তো গাম চড়ে যাবে সহজ কথা এখানে আপনাকে দুইটা মার্কেটিং করতে হবে দুইভাবে কাজ করতে হবে এখন যদি বলি যদি আপনার মনে হয় পরবর্তীতে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে তাহলে আপনি কি করবেন তাহলে ম্যানুয়ালি করে দিবেন আর যদি মনে হয় যে না আমার ম্যানুয়ালি করা পসিবল হচ্ছে না তাহলে আপনি অটো পাইলট নামের একটা টুলস আছে ওইটা দিয়ে আপনি এক কেলেগে অনেক প্রতিদিন পঞ্চাশটা ষাটটা করে অটোমেটিক লিঙ্ক বিল্ডিং করতে পারবেন খুবই হাই হাই কোয়ালিটি ওকে তো এগুলো সামনে আপনাদেরকে দেখাবো তো <laughs> আগেই এগুলো দরকার নাই আগে ম্যানুয়ালি শিখেন যদি রবোটিক দিয়ে করাই যেমন অটো পাইলট আছে তারপরে সেদিনকে দেখছি দেখেছিলাম একটা মানি রোবট সেটাতে দেখেছিলাম আরও এরকম অনেকগুলো টুলস আছে যেগুলো দেওয়া সহজেই মানে কাজ না করেই ব্যাকলিং করা যায় সহজ কথা খালি একটা ক্লিকের মাধ্যমে তো আমরা ওইগুলো শিখবো কিন্তু এখনই না কারণ আপনার আমরা সবাই বাঙালি তো প্রচুর অলস তো আপনারা আগে নিজের আগে প্র্যাকটিস করেন তারপরে এগুলো শিখাবো তো যাই হোক এক্সট্রা দেওয়ার দরকার নাই এক্সট্রা এখনই অফার করি না কারণ আপনার গিকে যেহেতু আপনার পর্যাপ্ত ই নাই রিভিউ নাই তাহলে আপনি এক্সট্রা ব্যবহার করতে পারবেন যে পারবেন না এরকম না পারবেন কিন্তু এটা খুব একটা গ্রহণযোগ্যতামূলক হবে না তো আমরা এবার সেভেন কন্টিনিউ করব যদি সব কিছু ঠিকঠাক থাকে তো প্রাইসিং টাইটেল সব কিছু আপনারা সেম টু সেম রাখতে পারেন এক সেকেন্ড ওকে আমার এবার আসি হচ্ছে ডেসক্রিপশনের জায়গা ডেসক্রিপশনটা আমাদের মোটামুটি খুবই সুন্দর করে লিখতে হবে কারণ আগের ডেসক্রিপশনটা এখনকারটার সাথে পড়বে না তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো আমাদেরও চেঞ্জ হতে হবে কিছু করার নাই তো দেখি আমরা যেভাবে লিখতে পারি সব থেকে সহজভাবে আপনি চাইলে চ্যাট জিবিটি ব্যবহার করতে পারেন অথবা চ্যাট জিবিটি ব্যবহার করার পরে আপনাকে অনেক কিছু চেঞ্জ করে করে লিখতে হবে না হলে ওইখানে প্রবলেম হতে পারে হবে না যে এরকম না মোটামুটি হতেও পারে বলা যাবে না তো আমি চ্যাট জিপিটিতে একজনের অর্ডার নিয়ে দিছি গিকও বানাই দিছি তো মোটামুটি তিনি বত্রিশশো ডলার অর্ডার পায় সে তো উদাও এখন আর কোনো খোঁজ খবর নাই তো যাই হোক আমি এখানে লিখি ওয়েলকাম ওয়েলকাম আমাদের ওয়েলকাম এটা link building okay welcome to my link building building welcome to my link building seo geek seo welcome to my link building seo geek okay সুন্দর চলবে তো এটা দিলাম দেওয়ার পরে এটা আমি মাঝামাঝিতে এনে দিব এটা একটু মাঝে মাঝে এনে দিব আপনি এখানে দিতে পারেন সার্ভিস দিতে পারেন এসিওটা কেটে দিতে পারেন এখানে আমি আরেকটা কথা ব্যবহার করলাম আর কি এটা কিছু না ওকে আমি এটা মাঝামাঝিতে রাখবো রাখার পরে এটা আমি যেটা করতে পারি এটা আমি বোল্ড করে দিতে পারি বোল্ড করে দিব এবং লাইট জ্বালাই দিব ঠিক আছে লাইট জ্বালানোর পরে আপনি একটা স্পেস দিয়ে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এখান থেকে বাকি ডেসক্রিপশনটা লিখতে পারেন তো লেখি এখানে শুরু করি কি লাগা যায় ওকে ডেসক্রিপশন আগে ভাগে লেখা আপনাদের ইয়েতে দিয়ে দিতে হবে তাহলে কষ্ট হবে কম শুধু প্রাইসিংটা সাজালেই বেটার হইতো লেখা যায় okay with with over four year four plus four year experience experience experience in search engine engine engine engine engine okay engine optimization opti opti opti my my my my my j shons by SEO ভাইয়া এটা সেট হবে না অপটিমাইজেশন মনে হয় অপটিমাইজেশন ওকে সমস্যা নাই ওকে অপটিমাইজেশন mm. আমার এসিও লিঙ্ক বিল্ডিংকে স্বাগতম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিওতে চার বছরের বেশি অভিজ্ঞতার সাথে ওকে এসিওর সাথে তাহলে শেষ করা যাবে না তাহলে কি দেওয়া যায় Hmm. I am I am here here to help to help to help your by you improve improve improve your improve your website websites side search engine search engine improve search engine search engine ranking ranking and drive organic organic traffic traffic organic traffic to your site to your to your site বড় ডিসক্রিপশন লিখলাম না এটা তো আপনাদেরকে লিখতেই হবে আমি শর্ট করে যাই in this in this geek geek I offer offer ranking rank rank rank কী লেখা যায় র্যাঙ্কস লিখবো না রেঞ্জ লিখবো range range of link building link building service service included including okay নিচে আরও কিছু কথা লিখে দিয়েন আপনারা রিসার্চ করে আমি আপাতত এগুলো স্কিপ করে যাই অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আর আপনারা তো সবাই কপি মেরে দেন উপরের টুক আপনি জাস্ট আপনার মতো করে বসায় নেবেন আর নিচে আরও কিছু এক্সট্রা স্কিল বসাবেন যেটা আপনি রিসার্চ করে বানাবেন ওকে টোটাল আজকে সিস্টেমটা দেখাইতেছি টোটাল আপনি দুই প্যারা রাখবেন ওকে এনাফ জায়গায় এইভাবে দিলে তো কাজে লাগতো পালেই দেওয়া যাইতেছে ওকে যাই হোক তো আমরা এখান থেকে আমরা অফার কি কি করব সেগুলো বলবো এখন সার্ভিসগুলো আগে দেখে নাই নিচের গিকগুলো বানাইতে অনেক কষ্ট লাগে তোকে লিঙ্ক আরও কিছু গিক দেখলে আইডিয়া পেয়ে যেতাম ওকে যাই হোক ব্যাপার না আমরা আমাদের মতো করে বানাই তো এখানে লিখে দিই what what will you get তুমি কি পাবে এটাও বড় করে দিই ওকে পয়েন্টগুলো দিতে পারি অথবা নাম্বারিংও করতে পারি নাম্বারিংই বেটার লাগবে তো এখানে প্রথমে লিখতে পারি আমরা high high high authority authority high authority link building link building creation creation দুই নাম্বার দিব হচ্ছে আমরা একশো পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট কী দেব পার্সেন্ট গেল কই পার্সেন্ট ওকে পাইছি percent white white hat link building link link building দিব তিন নাম্বারে দিব হচ্ছে তিন নম্বরে কি দেওয়া যায় র্যাঙ্কিং দিব নাকি গুগল পান্ডা পেঙ্গুইন সেভ আমরা কিছু গিগ রিসার্চ করি তা না হলে সমস্যায় পড়ব ওকে একটা কাজ করি আমরা এখানে লাস্টের দিকে আসি ইউকে ওকে কপি এই একজনের দুইটা গিক একই জায়গায় এই একটা আর এই একটা দুইটা গিক একই জায়গায় ইউনাইটেড কিংডম সার্ভিস এখানে কিছুই নাই আমাদের নেওয়ার জন্য কিচ্ছু নাই ইতোতে আমরা দেখি কি আছে এটা তো নাই এটাতে অনেক কিছু আছে এটাতে নাও যেতে পারে অনেক কিছু okay Google all link do follow no follow okay এই কথাটা আমরা নিতে পারি অন্যভাবে তো আমরা এখানে আসব এখানে লিখব হচ্ছে do follow do follow follow and and no follow no follow follow backlink backlink দিব তারপরে আমরা দিতে পারি rank boost booster rank booster links বা তারপরে দেখি কি কি আছে permanent backlink okay Google friendly okay Google friendly না তো আমরা গুগল পান্ডা পেঙ্গুইন সেভ দিয়ে দিব তাহলে হবে okay index article set permanent permanent একশো পার্সেন্ট ওকে তারপরে কি আছে ইউনিক ওকে বুঝতে পারছি তো আমরা এখানে লিখব হচ্ছে Google Google Panda Panda Penguin Penguin Penguin Google Panda Penguin safe এই জিনিসটা কি জানেন এটা হচ্ছে গুগলের একটা রবট বা সিস্টেম যেটা এটা ব্রেক করলে মানে রুলস থাকে তাদের এই রুলসটা ব্রেক করলে আপনাকে গুগলের বারান্দা থেকে বের করে দিবে এটা একটা ছবি দিয়েও তারা প্রকাশ করে দেখতে খুবই ভালো আছে মনে করেন একটা রবট আপনাকে ধরে মনে করে শর্ট দিবে সহজ কথা এখানে দেখবেন যে গুগল পান্ডা পিকিং কীভাবে শর্ট দেয় দেখছেন কইতাছে যদি কোনো ইলিগাল কোনো কার্যক্রম করো তাহলে এই যে উপরের দিকে শর্ট দিবে একটা এটা হচ্ছে Penguin Google Panda Penguin update দেখছেন তো এটা আমরা সেভ করব কারণ আমরা এমন লিঙ্ক দেবো না যেটা গুগলের বিরুদ্ধে যাবে ন্যাচারাল মিক্স দিব আমরা হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা ন্যাচারাল বোঝা যাইতেছে কিছু এগুলো বোঝার কিছু নেই আপনাকে জাস্ট কপি পেস্ট করতে হবে কিছু করার নাই এই পয়েন্টগুলো আপনি দুইটা প্রথম দুইটা ঠিক ঠিক রাখবেন আর বাকিগুলো চেঞ্জ করে ফেলবেন হয়ে যাবে links mix link back links ওরা ওদের মতো লেখছে আমরা আমাদের মতো লেখবো সমস্যা নাই আমাদেরগুলো আরেকটু ইউনিক হলে বেটার হবে তারপরে আমরা ওইখানে কি দেখছিলাম লাইফ টাইম ওরা দিছে পারমানেন্ট এসিও ব্যাকলিং না আমরা দিতে পারি lifetime time lifetime link building link building তারপরে আমরা দিতে পারি মেলাডি দিয়ে ফেলছি ওকে লিখে দিতে পারি improve improve improve prove improve website DA domain authority page authority okay improve তারপরে নয় নম্বরে দিতে পারি আমরা zero percent zero zero zero zero okay zero zero percent zero percent percent percent zero spam okay spam spam score score তারপরে কি দেওয়া যেতে পারে ওকে ফার্স্ট দিতে পারি first first index indexing okay দেখি আরও কি দেওয়া যায় মোটামুটি আমরা কভার করে ফেলছি সবগুলোই এখানে যা যা আছে মোটামুটি এগুলোই আছে ওকে এটাও দিছি এটাও দিছি একশো পার্সেন্ট স্পাম ফ্রি এটাও দিছি ইউনিক এটাও দিছি ওকে আরেকটা কথা লিখে এই প্যারাটা আমরা শেষ করে ফেলবো তাহলে এখানে লিখতে পারি complete complete complete work work report reports in Excel Excel okay fine আমার মোটামুটি একটা হয়ে গেছে জাস্ট আপনারা কি চেঞ্জ করবেন আমি যদি ভুলি আপনাদেরকে আপনারা প্রথম দুইটা ঠিক রাখবেন আর বাকিগুলো সবগুলো উলুট পালট করে দিবেন এবং লাস্টেরটা ঠিক রাখতে পারেন সমস্যা নাই আরগুলো আপনি উলুট পালট করে দিবেন কারোটার সাথে কারোটা যেন না পড়ে এক একজন এক একটা উল্টা উল্টা করে দিবেন এবং প্রথম এটা আপনারা চাইলে আমার মতো করে রাখতে পারেন এখানে ফোর ইয়ার ব্যবহার করছি আপনি ওয়ান ইয়ার ব্যবহার করতে পারেন এবং নিচে আপনার এক্সপিরিয়েন্স নিয়ে আরেকটা ছোট্ট একটা ডেসক্রিপশন লিখতে হবে কারণ আমি দেখছি যে আপনারা সবাই আমারটাই হুবহুব কপি করে দিয়ে দিয়েছেন অনেকেই তো কিছুদিন পরে মাস বি আপনারা নিজেরা নিজেরাই ধরা খাবেন সহজ কথা তো আপনি একটু ট্রাই করে অনেক গিক দেখে আপনি ওইটার উপর আইডিয়া করে এই ডেসক্রিপশনটা আপনি আপনার মতো লিখবেন আর বাকিগুলো আমি করে দিছি জাস্ট আপনাকে এই বিশ পার্সেন্ট কাজটাই করতে হবে মানে দশ পার্সেন্ট হচ্ছে ইমেজ আর হচ্ছে দশ পার্সেন্ট হচ্ছে এই ছোট্ট ডেসক্রিপশন আর বাকিগুলো আমি সব কিছু লিখে দিতেছি আপনারা পারবেন তো নাকি হ্যালো ওকে ওকে তাহলে এবার আমি এখানে আরেকটা লিখতে পারি আমি কি কি করতে পারি এখানে লিখতে পারি I will sorry I will do এটা দিয়ে একটা স্পেস দিয়ে দিই দিয়ে এইখানে আমি লাইট জ্বালাই দেই কারো এখান থেকে শব্দ আসতেছি একটু ই করে দেন আই উইল ডু না দিয়ে আই ক্যান দিয়ে দিই I can do I can do okay এটা দিয়ে নিচের দিকে একটা পয়েন্ট করে দিতে পারেন এটা একটু বোল্ড করে দিতে পারেন এবার আমরা বাকিগুলো লিখবো যে আমরা কি কি করতে পারি কিন্তু আসলে আপনারা অত কিছু শিখে না নাই ঠিক আছে তো জাস্ট পয়েন্টগুলো বাড়ানোর দরকার আমরা পয়েন্টগুলো বাড়াইতেছি সরি এগুলো সামনে শিখবেন সমস্যা নাই তো আমরা দিতে পারি হচ্ছে ধরেন সোশ্যাল বুক মার্কিং এটা আপনি জানেন social bookmarking link building সবগুলো একই একই গ্রুপের সদস্য social bookmarking bookmarking social bookmarking আরে ভাই লাইট জুয়েলারিসে কেন আবার সোশ্যাল বুক মার্কিং দিতে পারেন হচ্ছে web two point zero web two point zero zero backlink creation backlink back link তা তিন নম্বরে দিতে পারেন আর্টিকেল সাবমিশন আর্টিকেল আরটি article article submission submission okay sub S sub submission M I double S I O mission okay okay ভুল হলে সমস্যা নাই আমরা আমরাই তো ব্যাপার না তো আর্টিকেল সাবমিশন তারপরে দিব হচ্ছে প্রোফাইল প্রোফাইল ব্যাকলিং তারপরে দিতে পারি হচ্ছে PVN PV PBN okay PBN backlinks backlink কোথায় তো লিখতে দিবে না ব্যাকলিংস তারপরে দিতে পারি হচ্ছে আমরা ব্লক কমেন্ডিং মোটামুটি যা যা পারবো গুগল এসিওর e যা যা শিখবো সবই এখানে দিয়ে দেবো যে এগুলো হচ্ছে বায়ারকে মূলত ই করা যে দেখো তুমি এই সার্ভিসটা না নিলে এই সার্ভিসটা আমার কাছ থেকে নিতে পারো সমস্যা নাই আমি সব দিকেই গুরু কিন্তু এটা যে কোন গুরু সেটা আল্লাহ জানে ওকে এবার আমরা দিতে পারি directory submission directory direct direct বানাম টিও আর মনে হয় ডিরেক্টরি ডিরেক্টরি সাবমিশন সাবমিশন তারপরে দিতে পারেন হচ্ছে আর কি দেওয়া যায় ইমেজ শেয়ারিং বা ইমেজ সাবমিশন ইমেজ সাবমিশন তারপরে দেওয়া যায় ব্লগ কমেন্টিং লেখছি ব্লগ পোস্টিং লেখি নাই ব্লগ পোস্টিং হোস্টিং এটাও পারি তারপরে কি দেওয়া যায় মোটামুটি সবই তো কভার করা শেষ সো সালবোর্ড মানে ওকে হোয়াইট হ্যাট মনে হয় দেওয়া হয় নাই white hat white hat backlinks backlinks তারপরে আমরা দিতে পারি ডু <laughs> ব্যাকলিং এগুলো তো সবই একই কথা কন্ট্রাকচুয়াল ব্যাক্টিং দেখি এখানে আছে কি না contractual okay contractual link building contractual link building নেই বিল্ড লিঙ্ক বিল্ডিং দিতে পারেন ব্যাকলিংও দিতে পারেন আপনার রুচি তো মোটামুটি এখানে হয়ে গেল এখানে বিস্তারিত অনেক বড় তারপরেও যদি আরও কিছু থাকে দিতে পারেন আরও অনেক কিছু আছে বিশাল বড় লিস্ট হয়ে যাবে আপাতত এই কটাই থাক এবার আমার এই প্যারাটাও শেষ হয়ে গেল এখানে আমার গিকের ডেসক্রিপশনের ভিতরে কিন্তু ইউনিকনেস চলে আসলো মোটামুটি এবার লিখবে যে হুয়াই চুজ মি বা হুয়াই হায়ার মি তুমি কেন আমাদের আমাকে হায়ার করবে why hire me hire me এটা দিতে পারেন ওকে আমি কি আসি না গেছি ওকে না কেটে যাওয়ার সময় হয়েছে তো একটু জানায়েন ওকে হোয়াই বা হায়ার মি দেখেন ডিজাইনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে ডিসক্রিপশনটা যে কেউ বায়ার এসে পাও হরকাবে আশা করি তো আমাদের কি ক্যামনেতে অনেক ভালো হয় <laughs> নিজেদের বাহার নিজেরাই করি quality quality work okay hundred percent যোগ করে দিই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ওয়ার্ক তারপরে দিব হচ্ছে হোয়াইট হ্যাট কই গেল white hat white hat white hat white hat link building তারপরে তিন নাম্বার দিব হচ্ছে আনলিমিটেড ডিভিশন যদি একবারও দিব না <laughs> হয়তো দুই একটা বাড়ায় করে দিতে পারি unlimited revision revision revision revision সংস তারপরে আমরা দিতে পারি হান্ড্রেড পারসেন্ট আর মনে হয় লিখতে দিবে না কাম সারছে ওকে আমি এখান থেকে দুই এক লাইন বাদ দিই <laughs> এবার লিখতে পারবো রিভিশন একশো পারসেন্ট স্যাটিসফ্যাকশন তো আপনারা কোথায় কি চেঞ্জ করবেন তো আপনারা যেটা করবেন প্রথম এক দুইটা ঠিক এক দুই ঠিক রাখতে পারেন নাও রাখতে পারেন প্রথমটা ঠিক রাখেন লাস্টেরটা ঠিক রাখেন আর মানির জায়গাটা অবশ্যই যখন মানিটা লিখবেন তখন এখানে একটা এরকম দিবেন কারণ মানি লেখাটা ফাইবারে খুব একটা ভালো চোখে দেখে না তো মানিটা এইভাবে লিখে দিতে পারেন তারপরে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি আমি যেটা বললাম এখানে আপনি তিন থেকে চার লাইনের ভিতরে একটা ডিসক্রিপশন লিখে দিবেন লেখার পর এটা আমি কেটে দিলাম লেখার পরে আপনি এইভাবে ডিজাইনটা করবেন হ্যাঁ এই ডিজাইনটাই পারফেক্ট একদম তাকে বুঝাই দিলাম আমরা কি কি করব সমস্ত কিছু এখানে বলা আছে হ্যাঁ এটা নিয়ে আর টেনশনে করার দরকার নাই তো এবার একটা কাজ করি এটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি আমার কথা কি বোঝা যাইতেছে নাকি ওইখানে সমস্যা হইতেছে ওকে এসিওর এটা কিন্তু বিশাল একটা জায়গা হ্যাঁ অবশ্যই এটা সিরিয়াস হয়ে কাজগুলো করবেন একটু রিসার্চ এখানে একটু বেশি দিয়েন আরগুলো ক্রিকেট থেকে ওকে আমি দিয়ে দিয়েছি দেখেন অল তো আপনারা যেভাবে লাগে এখান থেকে চেঞ্জ করে নিয়েন নিজেদের মতো আর বিশ পার্সেন্ট আপনাদের করতে দিয়েছি আপনারা একটু করে নিন ওকে ফাইন তো তাহলে আমি এবার যেটা করব এখান থেকে ইমেজটা বানাতে হবে আমাদের এখানে তো এখানে আমার এগুলো দরকার নেই আপাতত ধরেন ওকে এটাই হবে সম্ভবত তো এবার দেখি সেভেন কন্টিনিউ করি হ্যাঁ সেভেন কন্টিনিউ হয়ে গেছে এবার আমাদের মেন জায়গায় ইমেজ তো আমি এগুলো সব কেটে দেই ওকে ইমেজ বানানো কি দেখাতেই হবে তো আমারটা খুব একটা ভালো হবে না সময় লাগবে অনেক হুম হুম ওইটার মতো হলেই আনাফ তো আবার দেখা দিই আপনারা একটু কষ্ট করে ওইরকমভাবে বানায় নিন এটা দেখতে এটা থ্রি ডি মডেল দিছে ঠিক আছে এটা থ্রি ডি একটা মডেল দিছে এটা তেমন এর মতো না হলে কিছুটা চেঞ্জ করে বানানো যাবে ওকে আমরা ট্রাই করি তাহলে আপনার ক্যানভাটা মোটামুটি একটু শিখতে পারবেন ওকে আমরা আগে রিকোয়ারমেন্টে আসি রিকোয়ারমেন্টটা কী দিবেন এখানে অ্যাটাচমেন্ট দিয়ে এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন হচ্ছে ধরেন আপনি কি কি হইলে কাজটা কমপ্লিটলি করতে পারবেন সেই সম্পর্কে আপনাকে এখানে দিতে হবে ফার্স্টে দিয়ে দিবেন হচ্ছে ফার্স্ট টাইম ওকে এক নম্বরে দিবেন হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক দুই নম্বরে দিবেন হচ্ছে short short description description or product product description short description অথবা প্রোডাক্ট ডেসক্রিপশন দুটো একটা দিবে তিন নাম্বারে দেবে হচ্ছে আপনার কিওয়ার্ড কিওয়ার্ড এই কার্ডসটা করার জন্য কিওয়ার্ড লাগবে চার নাম্বারে দেবে হচ্ছে আপনার ফটো ফটো থাকলেও হবে অথবা না থাকলে ফটো অথবা product product product image okay fine এটা অ্যাটাচমেন্ট করে দিবেন অ্যাটাচমেন্ট অ্যাড টু অ্যাড করে দিবেন সেভেন কন্টিনিউ করে নেক্সট পজিশনে চলে যাবেন এবার আসি হচ্ছে ইমেজের অপশনে ইমেজটা বানানোই দেখাই তো তা মোটামুটি আপনার ক্যানভাটা একটু হলেও বুঝতে পারবেন যাই হোক তো আমি এখানে চলে আসবো তাহলে আমার এই ইয়ের দরকার নেই এখন হ্যাঁ আমার ইমেজটা অ্যাড করার দেখার দরকার আছে কি কীভাবে অ্যাড করতে হয় ওকে এটা আমি তাহলে কেটে দিলাম তো ওইটার আর দরকার নাই ওইখানে ইমেজটা অ্যাড করে বাকি কাজ সেম আগের মতো ওকে ক্যানভাতে চলে আসবো দেখি আজকে যে ব্যানারটা দেখলাম ওই ব্যানারটার মতো করে ডিজাইন করি করা যায় কিনা এখান থেকে চলে যাব এখানে কাস্টম সাইজ এখানে বারোশো আশি সাতশো উনসত্তর নিয়ে নেই এখান থেকে আমার কিছু ই আছে কালার কারেকশন করা আছে এগুলো থেকে একটা ট্রাই করি ওকে আমি কিন্তু ক্যানভা দিয়েই মোটামুটি আমার ইউটিউবে যতগুলো থামলেন আছে সবগুলো বানাই খুব একটা ভালো হয় না যদিও তো দেখা যাক হুম হুম খুব একটা ভালো হয় না তারপরে অর্ডার আসে অর্ডার তো আসবে আপনি এখানে থাকতে থাকতে বাইরেরা অর্ডার দিতে বাধ্য যে এই ছেলেটা অর্ডার পায় না কেন এটা বলে পরে অর্ডার দিয়েতে চলে যায় অসহায়ভাবে সেই জন্য তো যাই হোক আমি কালারটা নিয়ে আগে এবার এগুলো তো থ্রি ডি মডেল করা এই যে দেখেন এখানে একটা ইয়ে আছে ইফেক্ট আছে এটাও কপি করি ওরা তো নীল দিছে না তো ব্যাপার না এই কালারটাই কালোর ভিতরে okay mm -mm -mm. এখানে এসে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে আসি মিক্স ব্যাকগ্রাউন্ড না এটা বলা হয় ব্যাকগ্রাউন্ড ব্যাক রাউন্ড ওকে নীলের ভিতরে করছে না কালারটাকে নিয়ে আসতে হবে আমাকে ওকে দেখি কালারটা নেওয়া যায় কিনা ওকে আরো ব্লার করে নেই blur. Kalau ada waktu senang. এটা পারফেক্ট আছে যা যা লাগে সবগুলো আমরা ট্রাই করি দেখি কীরকম হয় তারপরে আমরা অন্য কালারে যাইতেছি ওকে কালারটা আরেকটু লাইট করা দরকার গ্রুপ করে দিই গ্রুপ গ্রুপ গ্রুপ তো ওকে এবার মেন কাজটা শুরু করি এখানে এসে কালোটা করতে পারলে বেটার হবো কালো ব্যাকগ্রাউন্ডটা থাকলে সব থেকে ভালো হইতো কালো ব্যাকগ্রাউন্ডগুলো পাওয়া একটু দেখি আগে কালো ব্যাকগ্রাউন্ডটা হইলে হুবহু এটার মতোই বানানো যাইত কাজ করতে পারি অবশ্য ওই ইমেজটাকে কপি করাই না আমরা এখানে দিয়া রং বের করে নিই ওইখানে মনে হয় কালো ব্যাকগ্রাউন্ড দিয়েছে সম্ভবত ওকে এইটা থেকে দেখি আগে রং বের করা যায় কিনা তাহলে ব্যানারটা বানানো যাবে সহজেই ওইরকম অন্য কালার বানানো গেলে বানানো যাবে অ্যাভেলেবল অনেক কালার বানানো যাবে আমি চাচ্ছি যে ওইটার মতোই বানাইতে ওইটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে চোখে লাগে সেটা Okay. একটা কালার বেরোইছে এখন আরেকটা কালার বের করতে হবে এই সাইডে একটু কালার আছে না এটা কোন কালার দিছে এই ব্যানারের ভিতরে হালকা লাইট চলবে ওকে ফাইন এটা আমি উপরের দিকে দিয়ে দিলাম ওকে আমাদের কালার নেওয়া হয়ে গেছে এবার প্রথমে একটা ফন্ট লেখছে আমরা ফন্টটা নিয়ে আসি এখান থেকে ওকে ফন্ট এটা কালারটা আমরা সাদা করে দিব ফন্টের সাদা সাদা হোয়াইট এখানে সবগুলো বড় হাতের করে দিব এখান থেকে লিখতে পারি আমরা S I G S white না high DA do follow do follow follow do high DA do follow okay এটা নেওয়া হয়ে গেছে এবার এটা একটু বড় করি এখানে জায়গাটা অনেক স্পেস হয়ে গেছে এটার কিছু ফন্ট আমরা দেখতে পারি এখান থেকে আমাদের সাথে কোনটা যায় এরকম বোল্ড বোল্ড ফন লাগবে ওকে নিচের দিকে আসতে হবে এখানে ফন্টগুলো চেক করতে হবে অনেক সময় নিতে হবে ওকে ব্যাপার না আমরা দেখি পর্যাপ্ত সময় আছে অ্যাটোম নাকি কী জানেন একটা ফন্ট আছে ওইটার ফন্টের এই ডিজাইনটা আগেরটা এটাও না Mm-hmm. Spicy. এটা বরাবর রাখলাম এর নিচের দিয়ে একটা শ্যাডো দিতে পারি আমরা শ্যাডো এখানে শ্যাডোতে আসবো এখানে কালো করে দিব একদম কালো ওকে হয়ে গেল শ্যাডো ঠিক আছে এবার আসি এই ফর্মটাকে আবার ডুপ্লিকেট করব করে এটাকে আমরা আবার মাঝামাঝিতে রাখবো রেখে এখানে আমরা করে দেব হচ্ছে ডিএ ধরেন পঞ্চাশ পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস একটি স্পেস দিয়ে দিলাম তো এটাকেও আবার একটু বড় করে দিতে হবে তা না হলে তো হবে না ওকে বড় করি এটা মাঝামাঝিতে রাখলাম ফলো পর্যন্ত রাখি ওকে ওকে একদম মানে ইয়া করে দিতে হবে সই সই করে দিতে হবে এটা একটু হালকা উপরের দিকে তুলে দিবেন হালকা একটু উপরের দিকে তুলে দিলাম ওকে পারফেক্ট এই কালারটা আমরা ওইখানে যে কালারটা দেখছিলাম ওই কালারটাই নিতে পারি কালারটা বেটার লাগতেছিল ওকে কিন্তু কালারটা পরিপূর্ণভাবে আসে নাই কারণ হচ্ছে আমার এখানে হয়তো কালার আরেকটু ইয়া করতে হবে লাইট বাড়াইতে হবে ওকে ফাইন এই কালারটা পারফেক্ট এবার নিচে কি দিছে একটা ই দিছে ওকে ফাইন এরকম করে একটা আমাকে দিতে হবে তো এটার জন্য আমরা এলিমেন্টসে আসব এলিমেন্টসে আসার পরে একটা কেটে দিই শেপ নিতে হবে একটা শেপ শেপ দেখি শেপটা পাই কিনা যদি না পাই শেপ বানাইতে হবে শেপ শেপ এই শেপটা যায় আমাদের সাথে মোটামুটি দেখি তো এটা বড় করা যায় কিনা এটা আমরা প্লাস পর্যন্ত রাখতে পারি ওকে কালারটা আমরা নিতে পারি এই কালারটাই ওর মতো যে হুব হবে তা না আমাদের এটা কিছু তো চেঞ্জ হবেই অবশ্যই ওরা হচ্ছে এখানে অনেক সময় নিয়ে বানাইছে গ্রাফিক ডিজাইনার আমরা এটাতে ক্যানভা দিয়ে বানাইতেছি তারপরে যতটুক করা যায় করতেছি সমস্যা নাই ওকে অথবা আমরা আরেকটু এদিকে দিয়ে দিই এটার আর আমার দরকার নেই এখন এটা কেটে দিলাম উপরেরটাও কেটে দিই তো এখানে আরেকটা জায়গা আমাদেরকে বের করতে হবে নিচের দিকে একটা ব্যাক লিঙ্ক কথাটা লিখতে হবে বা লিঙ্ক বিল্ডিং কথাটা লিখতে হবে লিঙ্ক বিল্ডিং ধরেন ওর যেটা আছে আপনি আপনার মতো বানাইতে পারেন এখানে হাইট দিয়ে ডু ফলো লিঙ্ক বিল্ডিং আমাদের টাইটেলে তো ব্যাকলিং আছে সমস্যা নেই আমরা লিঙ্ক বিল্ডিং কথাটা লিখতে পারি লিঙ্ক বিল্ডিং ওকে লিঙ্ক বিল্ডিংটাই দিয়ে দিলাম আপনি চাইলে এসিও ব্যাকলিং দিয়ে দিতে পারেন অথবা শুধু ব্যাকলিং কথাটা লিখতে পারেন সমস্যা নাই তো এটা আমি আরেকটু বড় করি এটার ফন্ট তো মনে হয় এটার সাথে পড়লো না এক সেকেন্ড এইটার ফন্টটাকে আগে কপি করি ডুপ্লিকেট করি এটাই আনি এবং এটাকে কপি করি কাট করি এখানেই না এটা দিয়ে দিয়ে দিই হ্যাঁ এবার হয়ে গেছে লিঙ্ক বিল্ডিং ফন্টটা পড়তেছে না হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে মনে হইতেছে আমরা শুধু ব্যাকলিং লিখে দিই ব্যাক links okay আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা জানি একশো মাইল দূর থেকে বোঝা যায় আপনি এই সার্ভিসটা দিতেছেন তাহলে গিকগুলো ভালোভাবে কাজ করবে আর কি ওকে ব্যাকলিংস হয়ে গেল আমাদের মোটামুটি একটা লুক আসছে আর অনেক কাজ আছে তাহলে এখানে আবার ব্যাক করবো আমরা এখান থেকে নিব মার্ক মার্ক কথাটা লিখে সার্চ করবেন এলিমেন্টসে এখানে গ্রাফিক্সটা ক্লিক করবেন গ্রাফিক্স ক্লিক করলে আপনি মার্ক পেয়ে যাবেন ওই যে ওরা যে মার্কগুলো ব্যবহার করছে এটা ব্যবহার করছে তো আমরা এটাই ব্যবহার করব একটু নিচের দিকে নিয়ে আসি এটা একটু মাঝামাঝিতে রাখতে পারি এটা সই টু মানে সই একদম তো আমাদের পয়েন্টগুলো লিখতে পারেন আপনি এখান থেকে তো এখানে এসে লিখে দিই যে আমরা কী কী করবো সেইগুলো ফন্টগুলো ছোটো করে দিতে হবে তো এখানে লেখি হচ্ছে একশো পার্সেন্ট ওরা যেটা যেটা লেখছে আমরা সেটা সেটাই লিখবো একশো পার্সেন্ট কী লেখছে সেফ না safe white hat white hat links এটাই মনে হয় লেখা ছিল এটা কি লেখা ছিল দেখেন তো একটু ওকে এই ফন্টটা মিলানো একটু টাফ আছে ওকে এটা আমি একটু চাপাইয়ে দিই ফোনটা একটু কাছাকাছি করে দিই এবং একটু ছোট করে দিই এটাও কালো করে দিই কালো কালো কালো ওকে মোটামুটি চলবে এটাকে আমি একটু এই যে এই লেখাটা আমি এখন কপি করতে চাচ্ছি যে এই ফন্ট সেটা এই দুইটা কপি করব তাহলে এটা কপি করতে গেলে আমার নিচেরটা শুদ্ধ চলে আসবে তো আমাকে নিচেরটাকে লক করে দিলে কাজে লাগবে ওকে আমি লক করে দিতে পারি কিনা দেখি কেন লক না হলে এটাকে ডুপ্লিকেট করতে হবে লক তো করা যাচ্ছে না এখান থেকে ওকে ব্যাপার না আমরা ডুপ্লিকেটই করি হ্যাঁ লক মনে হবে লক লক এবার আমি এই দুইটা কপি করি কপি করে ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে দুইটা হয়ে গেল এবার আসি হচ্ছে ধরেন এই দুইটা এবার আছে মনে হয় ওইখানে DA fifty plus do backlink okay DA fifty plus do follow do follow backlinks do follow backlinks okay এটাকে আর একটু ছোটো করতে হবে কারণ আমি আরেকটা পয়েন্ট বসাতে যাচ্ছি ওকে এবার আমি এখানে কপি করব আবার সেমভাবে ডুপ্লিকেট করব কইরা এখানে নিয়ে আসবো তো হয়ে গেল এবার এখানে লিখবো হচ্ছে ড্রাইভ লিঙ্ক স্কোর না ড্রাইভ না দিয়ে আমরা কিছু কথা লিখছিলাম না আমাদের গিকের ভিতরে কি কি লিখছিলাম ইমপ্রুভ এসি স্কোর এরকম কোনো একটা কিছু লিখছিলাম মনে হয় ইমপ্রুভ ওয়েবসাইট ওকে কাজ করি আমরা ইমপ্রুভ এসিও ডিএফএ দিয়ে দিই ওকে এখানে লিখে দিই ইমপ্রুভ ইম improve improve okay prove website side দিয়ে পেয়া শুধু ওদেরটাই চুরি করলে হবে এত চুরি করলে খাইব কারা আপনি চাইলে আরও কিছু পয়েন্ট লিখতে পারেন যদি এরকম হয় আপনি আরও আপনার যেখান থেকে বানাবেন অথবা নিজেও বানাইতে পারেন তো তাদের মাধ্যমে যদি বানান তো তাদের মাধ্যমে বানালে আরও কিছু পয়েন্ট দিতে পারেন এখানে আরও কিছু রিসার্চ করতে হবে আপনাকে রিসার্চ করে ব্যানারটাকে বানাতে হবে এটা একটু এদিকে দিয়ে দিতে হবে ওকে এটা আমি নিচের দিকে নামাই দিলাম তো মোটামুটি হয়ে গেছে প্রথম পার্টটা তো এবার হচ্ছে এখানে একটা ই দিছে শেপ দিছে ওকে শেপটা দিতে হবে তো এখানে আসি আবার আবার আমি এলিমেন্টসে যাব ওদের মতো একশো পার্সেন্ট না হলে এইট্টি পার্সেন্ট হবে আমার আশা করি তো ওকে ওদের মতো করে মিলানো যাচ্ছে না আমরা আমাদের মতো করে মিলাই এটাই বেটার হবে এটা একটা ওভারলি দিলে বেটার হবে ওকে এই পর্যন্ত থাকুক আমরা আমাদের মতো করে আরেকটু অন্য ডিজাইন করি তো এখানে আমরা একটা কাজ করি ব্যানারটা ছিল হচ্ছে এই কালারে মেবি না এই কালারের ওকে এটাই থাক আপাতত এটাকে আমরা দেখি ই করে দেওয়া যায় কিনা পজিশন কমায় দেওয়া যায় কিনা এখানে দুইটা শেপ দিছে ওরা দুইটা শেপ দিলে তো আমাদের এটাই হবে না এই যে এটা লাগবে ওকে এটা এক সাইড রাখ না আমি না বানাইতে পারলেও ঠিক আছে ওটা চলবে না না আমাদেরটা একটু সময় লাগবে একজনের একটা ডিজাইনের মতো আরেকজনের ডিজাইন করাই অনেক টাফ তারপরে যতটুকু ট্রাই করা যায় করতেছি একটু ইউনিক হলেও চলবে সমস্যা নাই এখানে চাইছি একটা অ্যানিমেশন দিয়েছে বুস্ট ওইগুলো আমরা পাবো না যদিও তো আমাকে একটা জায়গা থেকে ইনি নিয়ে আসতে হবে তো এটা কপি করি ওরা এক মডেল দিছে আমরা এক মডেল বানাই না আর সময় নিব না অনেক ভালো হয়ে গেতেছে এত সময় নিলে ব্যানার ভালো হবে না দাঁড়ান ফুড়ি ফুড়ি কিছু লাগাই দিই ইফেক্ট এটা ভিতর দিয়ে দিয়ে দিই দেখতে আর একটু ইউনিটস লাগবে এটা ড্রাউন করে দিই ঠিক আছে এটা ছোট ছোট করে দিলে আর একটু ভালো লাগবে চিন্তা করেন না আমাদের থেকে আমরা আরেকটু ইউনিক করি নিজেদের মতো করে সমস্যা নাই এটাও নিজ দিয়ে দিই এটাও নিচ দিয়ে দিয়ে দিই লেয়ার ওকে তো সমস্যা নাই এই জায়গাটা ফাঁক মানে ফাঁকা হয়ে গেছে এটাকেও মানে নিচে দিয়ে দিই শ্যাডোটা দেখেন কোথায় দিকে কী করতেছি এগুলো মনে রেখে ওকে চলবে ওকে মোটামুটি একটা ইউনিকনেস চলে আসছে যাক এবার আসি হচ্ছে বুস্ট তারা তো একটা বুস্ট ব্যবহার করছে থ্রি ডি না আমরা দেখি কি ব্যবহার করা যায় রকেট ব্যবহার করছে না রকেট ভাই ওরা ওটা পিক ক্যাপ থেকে নিছে ওরা যেখান থেকে নেই ওইটা তো আর ব্যবহার করতে পারবো না আমরা আমাদের অন্য একটা দিতে হবে না ক্যানভাতেই আছে অন্য সাইটগুলো নিলে যদি কপিরাইট হয় আমি তো এখান থেকেও নিতে পারি পিএনজিটি থেকেও নিতে পারি পিএনজি ব্যাকগ্রাউন্ড আছে তো পিএনজিটি এখানে অনেক ভালো ভালো পিএনজি পাওয়া যায় তারপর আরেকটা দেখছিলাম আপনি যেটা বললেন বেশিরভাগ এখান থেকে ব্যবহার করি কিন্তু সমস্যা হচ্ছে একটা করে ইমেজ ডাউনলোড করা যায় একটা করে জিমেল থেকে একদিন একটা ফ্রিতে রেজিস্টার করতে হবে লগ করতে হবে আমার লগ করা আছে আমি তাহলে অ্যাকাউন্টটা লগ ইন করবো সবগুলো কেটে দিই এতগুলো ট্যাপের জন্য হয়তো সমস্যা করতে পারে একটা থাবর দিলে মোটামুটি না এখন ওই যে আগের আগের যে আছে ওই যেটা আগে ক্লাস করতাম ওইটা এখন রেস্টে আছে ওটাতে ক্লাস করি না শুধু অনরাইকে দিয়ে দিই মোটামুটি ওইখানে এক থাবরে মনে করেন হার্ড ডিস্ক বাদ করে ফেলছিলাম ওকে তো আমরা এখানে ক্যানভা থেকে নিই এতক্ষণ শুধু শুধু সময় নষ্ট হয়ে গেল তো এবার আমরা নিয়েই হচ্ছে এখানে বুস্ট বা রকেট rocket launcher rocket এটা মনে হয় নিতে দেখছিলাম এরকম একটা যাই হোক ব্যাপার নাই ওদেরটার সাথে পড়বে না স্বাভাবিক এটা সোদাসুদি করে দেই নব্বই ডিগ্রি খুব একটা ভালো লাগতেছে না এটার সাথে যায় না কিছুটা যায় আবার যায় না সমস্যা নাই এটা মোটামুটি চলে ওকে হুম এবার হচ্ছে পেস মার্কেটিং হ্যাঁ, ওই অ্যানিমেশনটা পাবো কটাই খুঁজে ওটা তো আবার সার্চ করলে খুঁজে খুঁজে বাইর করতে হবে দেখি এখানে কোনটা নেওয়া যায় আদু বাইরে নেই খুব একটা ভালো লাগতেছে না দেখি আরও ভালো তো পাওয়া যায় কিনা এটা আবার পড়তে ছিল না কালারটা যদি চেঞ্জ করি কোন কালার দেওয়া যায় নীল সাদা হলুদ এটা যায় সাদাটা পড়তেছে না ওকে লাল ওকে মোটামুটি চলে এখন কি মনে হয় চলে ওকে এটাই থাক গ্রো চলবে মোটামুটি আমার যতটুক প্রয়োজন হয়ে গেছে এটা হালকা ছোটো করে দিলে বেটার লাগবে ওকে এবার একটা আমার মোটামুটি ডিজাইন ইউনিক হয়ে গেছে এবার আমি দিক দিকে একটা শ্যাডো দিয়ে দিই যেটা দেখতে আরেকটু ভাল লাগবে ওকে এটা আমি মাঝামাঝিতে আনি এটা আমি কোন কালার দিতে পারি হলুদ না সাদা ওকে এইটা লাগতেছে চোখে এই কালারটা এসিওর একটা কালার এটা আবার এই দিকে এনে দিই এটা হচ্ছে আসলে থ্রি ডি মুড করে দেখতে খুব ভালো লাগে আর কি ওকে চলবে মোটামুটি চলে আর কি এটা এটা এটা আরেকটু উপরে তুলে দেই ব্যানার বানাইতে অনেক সময় লাগে দেখি আমার দুই তিন ঘন্টা করে লাগে এটা তো দ্রুত হয়ে গেলো তাও এক ঘন্টা হয়ে গেছে প্রায় ওকে চলবো আরও কিছু করলে হবে আরও অনেক কিছু বসানো যাবে আমার মনে হচ্ছে তো বেশি এবার খামখেলি হয়ে যাবে কেনা ওকে এখানে আপনি ট্যাগগুলো বসায় দিবেন লিঙ্ক বিল্ডিং যতগুলো ট্যাগ আছে ক্যানভাতে নিয়ে বসায় দিবেন link building SEO backlink do follow backlink do follow follow backlink do follow backlink white hat SEO তারপরে দেওয়া যায় কি ম্যানুয়ালি ম্যানুয়ালি ব্যাকলিং তারপরে ধরেন দিব হচ্ছে টু ফলো ব্যাকলিং দিছি SEO backlink SEO SEO backlinks তারপরে blog posting blog posting blog commenting blog এই ব্লগ না রে ভাই এই ব্লগ কমেন্টিং ওকে মোটামুটি যা লেখছি না আর লিখতে পারবো না তো এবার এটা সেভ অ্যান্ড ডাউনলোড করে আমার ওই ডেসক্রিপশনে ওই জায়গায় দিয়ে দিলে হয়ে যাবে